Subscribe now and press the bell icon. Never miss an update. আরে সনি তোমাকে তো খুঁজতেছি কেন ট্রিট দেবে নাকি ট্রিটের নাম করে কতবার খাবার না ট্রিট দিতে দিতে আমি তো ফকির ট্রিট দিলে তো তুমি শুধু গরুর মতো খাওয়া আচ্ছা হোক বসো বসতে বলে অপমান তোমার ট্রিট তুমিই খাও রাগ করো কেন বারে তোমার জন্য তো সুইচ রাখছি শুধু এটা বলে তুমি আমাকে আটকায় দিলা শুভ তাড়াতাড়ি করো এমডি সনি তোমাকে নিয়ে তো মুশকিল বাড়ে সব জায়গায় তো সব কাজ করা যাবে না এখানে কত আপুরা আছে আর তাছাড়া আমার একটা প্রেস্টিজেরও তো ব্যাপার আছে বোঝো না কে সনি আরে রাখো তোমার প্রেস্টিজ আমার মাথা এখন গরম আছে তুমি নাকি আবার প্রেম করেছো এমডি সনি অসল গ্রুপের স্ক্রিনশটে দেখলাম আরে না শুধু মজা করার জন্য এটা করেছি তাছাড়া মেয়েটা কিন্তু আমার খুব ভালোবাসে তাই না কি বারে হ্যাঁ ঈদে আমাকে তার বাড়িতে দাওয়াত দিছে যেতে এমডি সনি একদিন দেখবা তুমি আসো কিন্তু তোমার কিডনি নাই হ্যাঁ আরে বুঝিন না কা আমার বুদ্ধির সাথে মেয়েরা পারবে নাকি এমডি সনি তোমার শুধু ওভার কনফিডেন্ট দূর তোমার সুইচ তুমি খাও আমি খাবো না এমডি সনি চলো ক্যারাম খেলি শুভ তুমি আমার সাথে কোনোদিন পারবা না ব্যাপক বিনোদন অ্যামডিসনে তোমার বিনোদন তুমি করো আমি চললাম